হায় রে মানুষ হায় হেরি সিঙ্গাপুরের টাকা আমার ডিলে যাবো গা কত মানুষ এখানে আমরা জায়গা পাইতেছি না বসার জায়গা নাই সামনে ফুল এই আনন্দ করতেছে সবাই ফ্যামিলি নিয়ে আসছে অনেক মানুষ মানুষের অভাব নেই আজকে থার্টি ফার্স্ট নাইটে কত মানুষ এখানে আসছে ঘুরতে দেখেন অনেক মানুষ আমরা জায়গা পাইতেছি না যে যেখানে পাইতেছে সেখানে বসতেছে কোথাও জায়গা নাই শোটা ওই ওই বিল্ডিংয়ের সামনে ডাইনে আকাশে পিছনে মানুষ আসতেই আছে মানুষ আসতে আছে বসতে আছে আমরা এখন ম্যারিনা বেতে আছি দুই ভাই আসছে আমরা এখানে দেখতে এখানে অনেক মানুষ জায়গা পাই নাই খুব কষ্টে আছি গরমে আছি কিন্তু কিছু করার নাই মানুষ এতই যে বসারও জায়গা নাই তাই দাঁড়ায় আছি কিছুক্ষণ পরে আমরা শোটা শো করব সবারই দেখাবে ইনশাআল্লাহ এখানে আসলে আমরা ওই জায়গার সুযোগ পাই না এই জায়গাটা অনেক সুন্দর অদৃশ্য কত সুন্দর অক্টোপাস এটা মাত্র উঠাইছে অনেক সুন্দর কঠিন একটা জিনিস অনেক ধরনের আকৃতি হয় দেখতে খুবই সুন্দর কি হইতাছে এটা কেউ জানে না ওয়াও এটা কি আছে মাছে এগাত আছে ডলফিন হয়ে গেছে ডলফিন ভেরি নাইস কি সুন্দর একটা দৃশ্য সামনে দেখতে পারলে আরো সুন্দর লাগতো কত মানুষ এখানে হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ সবাই এনজয় করতে আসছে দেখতে আসছে হাজার গরমের ভিতরেও মানুষ দেখতে আসছে আরেকটা কি জিনিস হইতেছে ইগল হইতেছে ইগল ইগল সে আনন্দ সারা রাত হবে মোবাইলে তো চার্জ নাই কি করুন ও এখন ইগল হয়েছে পরে কি হইব ভাগ হইব মনে দারুণ সারা রাত হইব Wow. Moreira, এখন যেটা রূপ ধারণ করতেছে জিনিসটা কি নিজেরাও জানে অদ্ভুত একটা জিনিস হইব নিশ্চয়ই নিশ্চয়ই অদ্ভুত একটা জিনিস কি যে জিনিস নিজেরাও জানি না ডায়মন্ডের পরে কি হয় ডায়মন্ডের পরে এটা কি দিব একটা হলো এটা চুরি করছে সামনে ইয়ে, যে দেখছি এটা একটা নাকি ভাই <laughs> Lion, lion, lion! ওটা ড্রুম ড্রুম বুঝছেন बारा ते बारा जाऊ